হ্যালো আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি Robot S M Technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে আনলিমিটেড আইপি ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফ্রিতে আনলিমিটেড ইউএসএ আইপি ব্যবহার করতে পারবেন সেটাও আবার গুগল ভয়েস এবং সার্ভে কাজের তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমার Robot S M Technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আপনাদেরকে সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ফ্রি আইপি ইউএসএ ভিডিওটি অনেক শর্টকাট কেউ টানবেন না তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে আপনারা যে ধরনের আইপি চান HTTP HTTPS socks four socks five সব কিছুর আইপি কিন্তু এখানে আছে তো আপনারা যেহেতু গুগল ভয়েস এবং সার্ভে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে সক্স ফাইভের আইপি কানেক্ট দিতে হবে তো এখানে যারা ক্রোম ব্রাউজারে আইপি কানেকশন দিতে পারেন না তাদের জন্য আমার চ্যানেলে ইতিপূর্বে একটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর যারা জানেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কেউ কোথাও স্কিপ করবেন না জানেন না তারা আইপি কানেক্ট কিভাবে দিবেন সেই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন কোনো সমস্যা নেই আর ওইটা আমি এখানে প্লেলিস্টে সেট করে দিয়ে রাখবো যাতে করে আপনাদের পেতে সুবিধা হয় তো এখান থেকে আপনারা এটা নেক্সট এটা নেক্সট করে দেবেন নেক্সট করে দেবেন নেক্সট করে দেবেন এবং ডান দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে সক্স ফাইভটা সিলেক্ট করে দেবেন তারপরে সার্ভারের জায়গায় সার্ভারটা বসাই দিবেন এখানে একটা সার্ভারের পিছনে ছোট্ট একটা স্পেস ওটে আপনারা ওটা কেটে দিবেন দেওয়ার পরে এখান থেকে পোর্টটা আবার কপি করে নিয়ে আসবেন পোর্টটা যখন কপি করবেন কপি করে নিয়ে এসে এই অংশটা পোর্টের জায়গাটা বসাই দিবেন দেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু আপনাদেরকে বলছি যে গুগল ভয়েস এবং সার্ভের কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি লাইভে দেখাই দেবো অর্থাৎ এখানে দেখাই দেবো যে আপনারা গুগল ভয়েস এবং সার্ভে কাজ করতে পারবেন কি না এই ফ্রি আইপি দিয়ে আপনাদের যাদের প্রতিদিন দশ থেকে পনেরোটা বা বিশটা আইপি লাগে তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা ফ্রিতেই আইপি পাবেন আর ফ্রিতে আইপি পালে কাজের দিক দিয়ে একটু সুবিধা হয় তো এখন আমরা যদি এখান থেকে সার্চ করি গুগল ভয়েস তো এখানে যদি আমরা সার্চ করি এখন গুগল ভয়েস গুগল ভয়েস কিন্তু চলে আসছে আমাদের সামনে গুগল ভয়েসের উপর একটু ক্লিক দিয়ে নিলাম এখানে আমার একটু নেট প্রবলেম যার কারণে এই সমস্যাটা হচ্ছে আপনাদের যাদের নেট ফাস্ট অথবা ওয়াইফাই দিয়ে কাজ করেন তাদের কিন্তু এই ক্ষেত্রে একটা সুবিধা হবে তো এখান থেকে গুগল ভয়েসে সাইন ইন যদি করে নেই দেখতে পাচ্ছেন গুগল ভয়েসে যদি সাইন ইন করে নেই তাহলে কিন্তু আমাদের গুগল ভয়েসের কাজটা হবে এখান থেকে সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন করার পরে নাম্বার চাবে এখানে একটা তো দেখেন আমার আইপিটা কিন্তু এখানে ইউএসএতে আসা আর ইউএসএতে থাকার মূল কারণ আমরা কিন্তু ফ্রি একটা আইপি কানেক্ট দিছিলাম যেটাতে আপনাদেরকে আমি দেখাইলাম যে গুগল ভয়েসের কাজ হবে এখান থেকে দেখেন সার্ভিস আঙ্কিতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আইপি যেহেতু নব্বই পার্সেন্ট আছে আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন টাইম জোন সেট করে সার্ভের কাজের জন্য কিন্তু এটা সম্ভব কোনো সমস্যা নাই আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং নেক্সট একটা আমি সার্ভে জাঙ্কিতে কিভাবে আপনারা ইনকাম করবেন এবং সার্ভে জাঙ্কির কাছ থেকে কত ডলার ইনকাম সম্ভব এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাবো যদি আপনাদের ভিডিওটি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যে ভাইয়া ভিডিওটি লাগবে ভিডিওটি চাই আর যাদের লাগবে না তারা ইনশাল্লাহ ভিডিওটি দেখে একটা লাইক করে যাবেন আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত Robot S M Technical YouTube চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ